আসসালামু আলাইকুম আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি আনিকা তাসনিম পর্যটন শহর কক্সবাজারে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপনের পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ছোট ছোট স্থানে বর্জ্য জমা রেখে তা থেকে তৈরি হবে বিদ্যুৎ আর এ প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউএনডিপি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আফসার জানিয়েছেন সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান এসটিপি স্থাপনটি অনেক ব্যয়বহুল প্রকল্প যেখানে জমি লাগবে বড় আয়তনের অনেক জনবল প্রয়োজন রয়েছে কেন্দ্রীয়ভাবে একটি এসটিপি স্থাপনের জন্য কক কাজ করছে যার জন্য পরিকল্পনার কাজও এগিয়ে চলছে দ্রুত সময়ের মধ্যে এসটিপি প্রকল্প চূড়ান্ত হবে পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও গ্রহণ করেছে কক সম্প্রতি ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান বিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে এ বিষয়ে কৌকের বৈঠক হয়েছে কক্সবাজার উপকূলে কি পরিমাণ জমিতে লবণ চাষ হয়েছে লবণের বাজার মূল্য কেমন উৎপাদনে কতজন চাষি নিয়োজিত রয়েছেন এসব তথ্য সংগ্রহে পনেরো দিনের স্যাম্পল সার্ভে শুরু করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক গত বুধবার থেকে বিসিকের এ জরিপ শুরু হয় জরিপের প্রথম দুই দিনে প্রায় পাঁচ হাজার সাতশো চাষির তথ্য তালিকাভুক্ত করা গেছে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে এবছর লবণ মাঠ ও চাষির সংখ্যা বেড়েছে বলে ধারণা করেছেন বিসিকের কর্মকর্তারা বিসিক জানিয়েছেন উপজেলা পর্যায়ে তেরোটি পৃথক কেন্দ্রের মাধ্যমে লবণ চাষের তথ্য সংগ্রহ করা হচ্ছে তথ্য সংগ্রহে নিয়োজিত রয়েছেন বিসিকের বাইশ কর্মকর্তা কর্মচারী জরিপের প্রথম দিনে প্রায় তিন হাজার চাষির তথ্য সংগ্রহ করা হয় গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে দুই হাজার সাতশো চাষির তথ্য তালিকাভুক্ত করা হয়েছে বিসিকের হিসাব মতে দু সালের ফেব্রুয়ারিতে চলা জরিপ অনুযায়ী জেলার প্রান্তিক লবণ চাষির সংখ্যা সাঁত্রিশ হাজার দুইশো একত্রিশ চাষিদের সহযোগী হিসেবে মাঠে কাজ করেন আরও সাতাশি হাজার মানুষ তেষট্টি হাজার দুশো একানব্বই একর জমিতে লবণ চাষ হয়েছিল গত মৌসুমে লবণ উৎপাদন হয় আঠারো লাখ বত্রিশ হাজার ছত্রিশ মেট্রিক টন চকরিয়ার মালিপাড়ায় গতকাল এক অগ্নিকাণ্ডে দুটি বাড়ি পুড়ে গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার বড় ধরনের দুর্ঘটনার থেকে রক্ষা পায় এলাকাবাসী বিকেলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় কক্সবাজার সদর উপজেলার যায় পারিবারিক কলহের জের ধরে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নিহত হয়েছেন এতে আহত হয়েছেন স্ত্রী সোনিয়া আক্তার পুলিশ অভিযুক্ত জামাতা হাকিমুল্লাহকে গ্রেফতার করেছে গতকাল শ্বশুর আজিজুল হকের সাথে জামাতার বাক পিতনটার এক পর্যায়ে এই ঘটনা ঘটে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান ঘটনার পরপরই অভিযুক্ত হাকিমুল্লাহকে আটক করে পুলিশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব পনেরো জেলা পুলিশ ও আট এপিবিএন পুলিশ যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ আরসা সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতার করেছে গতকাল রোহিঙ্গা ক্যাম্প আঠারোতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় র্যাব পনেরোর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানিয়েছেন ময়নারখোনা রোহিঙ্গা ক্যাম্পে আরসার সক্রিয় সদস্যরা অবস্থান করার সংবাদে অভিযান পরিচালনা করা হয় এ সময় আরসার সদস্য মোহাম্মদ আরব মোহাম্মদ নুরু মোহাম্মদ ইউনুস হারুন হাফিজুল আমিন ও মোহাম্মদ মীর কাসিম ওরফে হামিদ হোসেনকে আটক করা হয় এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় টেকনাফ উপজেলার জাহাজপুরা মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিশটি ইভেন্টে ক্রীড়া ও পনেরোটি ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিকেলে বিদ্যালয়ের হল রুমে আলোচনা ও পুরস্কার বিতরণ সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার এতে প্রধান অতিথি ছিলেন এ সময় Baharchhara UP chairman Amjad Hossain Khokon Baharchhara union Awami লীগের সভাপতি সাইফুল্লাহ কোম্পানি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটায় চলবে দুপুর একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা তিপ্পান্ন মিনিটে চলবে রাত আটটা উনিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে